Bye. Digo t r a s i r o Tinha tudo mal. Naga naga. দর্শক ভাই আমার ডাক্তার শুনতে পারে নাই এই জন্য কিছু বলে নাই আমি আরেকবার চেষ্টা করি আলম ভাই কি করতেছেন আচ্ছা আপনার হাত তো খুব ভালো ভাই একবারে পঞ্চাশ কেজি হইয়া যায় নজরুল ভাই কেমন আছেন আছে ভাই কেমন আছেন